এই যে কাবার বাণী এই যে কাবার বাণী এই যে মমিনের ধ্বনি নবীজি আমার সাহাবা একরামকে নিয়ে মজলিসে সোমরার মিটিং আহ্বান করলেন সেখানে জামাতে নামাজের জন্য মানুষকে কিভাবে ডাকা হবে তার জন্য সেখানে প্রস্তাব করা হল উপস্থিত সাহাবাই কারামের পক্ষ থেকে চারটি প্রস্তাব সেখানে এসেছে কয়টা প্রস্তাব চারটা প্রস্তাব হাদিসের বাসায় ফাঁকওয়ালা বাদুম ইত্তাহাজুনা কেউ কেউ বললেন আমরা সিংগায় ফুল দিয়ে মানুষকে জামাতে নামাজ আদায় করার জন্য আহ্বান করব আমার রাসুল বলেন এই প্রস্তাব গৃহীত হবে না কারণ খ্রিস্টানেরা তারা গির্জায় তারা উপাসনা করার জন্য সিংহায় ফুল দিয়ে খ্রিস্টানদেরকে তারা আহ্বান করে যদি সিংহায় ফুল দিয়ে খ্রিস্টানদের মতো যদি নামাজের জন্য আহ্বান করে মানুষের সিঙ্গার ফুৎকার শুনে অনেকে গির্জার মধ্যে তারা ভুলে ঢুকে পড়বে জোরে বলুন নজবিল্লা এতে আমার রাসুল বললেন সিঙ্গায় ফুল দিয়ে নামাজের জন্য ডাকা সম্ভব না কারণ এটা কাদের কাজ এটা হলো খ্রিস্টানদের কাজ আবার কেউ কেউ সাহাবা একরাম প্রস্তাব করলেন আমরা ঢোল বাজানা দিব ঢোল বাজানা দিলে মানুষ আওয়াজ শুনে মসজিদে চলে আসবে আমার আসল বলেন ঢোল দিয়ে আমি মানুষকে নামাজের জন্য আহ্বান করতে পারবো না কারণ ইহুদিরা তাদের উপাসনালয়ে ঢোল দিয়ে মানুষকে ডাকে মুসলমান ঢোলের আওয়াজ শুনে আবার ইহুদিদের গির্জায় চলে যাবে আমার আসল বলেন সেটাও প্রস্তাব গৃহীত হলো না তখন আর কেউ বললেন ইয়া তাহলে আমরা আগুন জ্বালিয়ে দেব মানুষ আগুনের ধোয়া দেখে সবাই মসজিদে চলে আসবে জামাতে নামাজ পড়ব আমার রাসুল বলেন আগুন জ্বালিয়ে আমি আমার উম্মতকে আমি নামাজের জন্য ডাকতে পারবো না কারণ যারা অগ্নি পূজারী আছে তারা অগ্নি জ্বালিয়ে উপাসনা করে এই জন্য আমি আগুন জ্বালিয়ে আমার উম্মতকে আমি নামাজের জন্য ডাকতে পারি না জোর বলুন সেই প্রস্তাব গৃহীত হল না এবার চার নম্বরের প্রস্তাব করলেন একরাম সিঙ্গার ফুক দিয়েও হবে না ডুল দিয়েও হবে না আর অগ্নি জ্বালিয়েও হবে না সুতরাং চার নম্বরের যে কাজ সেটা হলো পতাকা উত্তোলন করা হোক পতাকা উত্তোলন করা হোক আর মানুষ যখন পতাকা দেখবে সকল নমাজের জন্য চটে আসবে আমার রাসুল বলেন আমি পতাকা দিয়ে আমার উন্মতকে আমি রাখতে পারবো না কারণ পতাকা কখন উত্তোলন হবে আমার উম্মত গৌরের মধ্যে কাজে ব্যস্ত থাকবে আমার উম্মত কিভাবে জানতে পারবে আমার উম্মতের কাছ থেকে নামাজ চলে যাবে আমার রাসুল চার চারটি প্রস্তাবকে আমার রাসুল ফিরিয়ে দিলেন আজকে কোনো সিদ্ধান্ত হলো না সভা মন্তব্য ঘোষণা করা হলো সাহাবে একরাম যার যার বাড়িতে এশারের নামাজের পরে ঘুমিয়ে পড়ল একজন বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লা বিন জাইদ নামটা কে বললাম আবদুল্লা বিন জাইদ রাধি আল্লাহ তিনি রাত্রিবেলায় যখন ঘুমালেন তখন তিনি স্বপ্নে দেখলেন স্বপ্নে দেখলেন একজন লোক সেই ফেরিওয়ালার মতন হেঁটে হেঁটে সিঙ্গা বিক্রি করতেছেন আবদুল্লাহ বিন জায়েদ বললেন ভাই আমাকে একটা সিঙ্গা বিক্রি করেন আমি একটা সিঙ্গা নেব ওই লোকটি বলল আপনি সিঙ্গা দিয়ে কি করবেন সে বলল আমি সিঙ্গায় ফুটকার দিয়ে আমি আমার সহকর্মীদেরকে জামাতে নামাজ পড়ার জন্য ডাকব ওই ব্যক্রেতা বললাম আপনি সিঙ্গা দিয়ে ফুৎকার দিয়ে নামাজের জন্য কেন ডাকবেন আমি আপনাকে তার চেয়ে আরো উত্তম কিছু যদি শিক্ষা দেয় আপনি কি গ্রহণ করবেন সে বলল ভাই অবশ্যই অবশ্যই গতকালকে আমার নবীর দরবারে মজলিসে সোনার আহ্বান হয়েছিল চারটি প্রস্তাব হয়েছিল একটি প্রস্তাবও আমার রসুল গ্রহণ করে নাই তোমার কাছে কি প্রস্তাব আছে আমাকে শোনায় দাও জোর বলুন ওই লোকটি বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ বিন কে মুখে মুখে আল্লাহু একবার আল্লাহু একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের শব্দগুলো মুখে মুখে শিখিয়ে দিলেন তাকে মুখস্থ করাইয়া দিলেন মুখস্থ করানোর পরে সে তার ঘুম ভেঙে গেল সেই ফজল পর্যন্ত অপেক্ষা করতেছে কখন সেই নামাজের টাইম হবে আমার নবীর দরবারে গিয়ে সেই সুসংবাদ জানাবে আবদুল্লা বিন জাইদ সকালবেলা ঘুম থেকে উঠেন খুশিতে দৌড়ে দৌড়ে আমার নবীর দরবারে গিয়ে বললেন সুর আল্লাহ গতকাল রাত্রিবেলায় স্বপ্নে আজানের এই শব্দগুলো আমাকে শিখিয়ে দিল এই এই ঘটনা আমার রাসুল বলেন এত সুন্দর শব্দ এত সুন্দর শব্দ আমি এই জন্য অপেক্ষা করছিলাম এই ধরনের কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত কখন আসবে এই জন্য আমি রাসুল অপেক্ষা করতেছিলাম আর দেরি করোনা তুমি আমার বেলালকে ডাকো আমার বেলালকে শব্দগুলো শিখাইয়া দাও এবার হজরত বেলাল ওই শব্দগুলো শিকার করে আমার রসুল বললেন কুমিয়া বেলাল না দিবি বেলাল তুমি দাঁড়াও আমি তোমাকে মসজিদ হিসাবে নিয়োগ দিলাম তুমি সেই শব্দগুলো বলে বলে তুমি মানুষকে নামাজের জন্য আহ্বান করে দাও হজরতে বেলাল যখন মধুর সুরে আবেগময় বাসা দিয়ে আবেগময় কণ্ঠ দিয়ে যখন আজান শুরু করলেন এই আজান শেষ হতে না হতে হাজরতেন ওমরে পালক শুনতে পেলেন বেলালের কণ্ঠ বেলালের কণ্ঠ থেকে আওয়াজ শোনা যায় আল্লাহ একবার আল্লাহ একবার এই আওয়াজ শুনে হজরতে অমর এমনভাবে রসুলের দরবারে ছুটে গেলেন দৌড়ে গেলেন বলেন ইয়ার এত সুন্দর শব্দ হজরত বেলাল থেকে শিখিয়ে দিল এত মধুর শব্দ আজানের এত মধুময় শব্দ এত আবেগময় আওয়াজ কণ্ঠস্বর হজরতে বেলালকে কে শিখে দিল ইয়া রসুল্লাহ আমার রসুল বললেন তোমার সহকর্মী আবদুল্লাহ বিন জাইদ গতকাল স্বপ্নে যুগে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই শব্দগুলো শিখিয়ে দিয়েছেন জুড়ে বলুন আল্লাহ হজরত ওমর বলেন ওয়াল্লাদি বাসাকা বিল হাক ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে আল্লাহ নাকে সত্য নবী করে পাঠালেন সে আল্লাহর কসম বলতেছি আমি একই স্বপ্ন আমি অমর নিজেও দেখেছি হজরত অমরের কথা শোনেন আমার নবীজি ফালিল্লাহিল হাম ফালিল্লাহিল চিৎকার করে করে আমার আল্লাহর প্রশংসা করলেন জোর বলুন আল্লাহ এই যে কাবার বাণী এই যে কাবার বাণী এই যে মমিনের ধ্বনি এই যে কাবার বাণী এই যে মমিনের ধ্বনি শুধু মিনার নয় আজ পাহাড়ে শুনি জরুর আল্লাহ শুধু মিনারই নয় আজ পাহাড়ে শুনি আজকে এই আজানের আওয়াজ মসজিদের মিম্বর থেকে নয় পাহাড়ের ছোটা থেকেও আওয়াজের ধ্বনি শোনা যায় ঠিক খেলা বলো বাইর আমার বন্ধুর আমার এই যে জাতির আজান এই যে খেলাফার প্রাণ এই যে জাতি আজান এই যে খিলাফার প্রাণ এই যে আইনের হাতুড়ি শাসন বাণী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর